হ্যালো ভিউয়ার সবাই কেমন আছো আজকে তোমাদের সবাইকে একটা নতুন জিনিস দেখাবো আর সেটা হলো মেসেঞ্জারের ডিসপ্লে কালার এটা যেমন যে দেখো এই ডিসপ্লে কালারটা কালো তো এটা কিন্তু এই জায়গায় গিয়ে করা যায় না যেমন ধরো এই জায়গায় এই জায়গায় কিন্তু কালো কালারটা নেই সো এটা কীভাবে করবা তো আজকে সেটাই দেখাবো তো এটার জন্য প্রথমেই প্লে স্টোর যেতে হবে প্লে স্টোরে গিয়ে সরি মফলেকে সার দিতে হবে তবে যে প্রথমে এই অ্যাপসটা আসবে এই যে অ্যাপসটা তো আমার এই অ্যাপসটা ওপেন যেহেতু ইনস্টল করা আছে তো আমি দিকে ওপেন করতেছি তোমরা ইনস্টল করে নেবা এই যে জায়গায় একটা ইয়ে আসবে যে কন্টিনিউ ফেসবুকের ফেসবুকের সাথে অ্যাড করতে হবে তো ফেসবুকের সাথে অ্যাড করার পরে যে এটা আসা হবে যে কোন কোন ইয়াতে কী করতে মানে যে এই চ্যাটে কী কালার দিব সব আছে আবার ইচ্ছা করলে দিক থেকে কাস্টমস দেওয়া যায় তুমি কোন রং সিলেক্ট করবা সবই এই জায়গা থেকে সিলেক্ট মানে ধরো সেই কালারটা দেখ অ্যাপ্লাই কালার দিলেই এটা হয়ে যাবে ওপেন দিলেই দেখছো তো তাহলে এরকম তো এই ছিল আজকের টপিক ট্রিক্সটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ